নমস্কার টিউটোরিয়ালের প্রথম ভাগে পিএইচপি একাডেমি ডেটাবেসের ভিতরে আমরা একটি তালিকা বানিয়েছিলাম এবং এর সাথে চলার জন্য সব জরুরি তথ্যের সাথে যুক্ত ক্ষেত্র বানিয়েছিলাম ডেটা টাইপস ইত্যাদি এখন আমরা এইভাবে ডেটাবেসের ভিতরে কিছু প্রতিরূপী তথ্য প্রবিষ্ট করব আমি এই ইনসার্ট বোতামটি টিপব না কারণ এটি টিপলে আমরা ব্যবহারের জন্য সহজ ইন্টারফেস পাই যেখানে ক্যালেন্ডার ফাংশন ব্যবহার করে ফার্স্ট নেম লাস্ট নেম জন্ম তারিখ এখানে লিখতে পারি এটি উপরে চলে গেছে আমরা এখানে জেন্ডার বা লিঙ্গও লিখতে পারি যেহেতু এটি একটি মাইস্কুল পিএইচপি টিউটোরিয়াল তাই আমি আপনাকে দেখাবো যে কিভাবে মাইস্কুল বা পিএইচপি ব্যবহার করে তথ্য প্রবিষ্ট করে প্রথমে ডেটাবেসের সাথে জুড়তে হবে mysqlপিএচপি ফাইলের ভিতরে আমরা ইনক্লুড ফাংশন ব্যবহার করব connectphp ফাইল সম্মিলিত করতে এরপর এটি একই ডিরেক্টরিতে না হলে আপনি সাব ডিরেক্টরি এবং তারপর connect লিখতে পারেন সঠিকভাবে উল্লেখ করুন যদি আপনি পৃষ্ঠার নিষ্পাদন না চান যদি রেস্ট অফ পেজের নিষ্পাদন না চান require ফাংশন ব্যবহার করতে পারেন require ফাংশন পৃষ্ঠাকে শেষ করে দেয় যদি এটি এখান থেকে না পাই include একে সম্মিলিত করবে এবং তারপর এটি ইকো করবে বা বাকি পৃষ্ঠা রান করবে যদি ইউআর ফাংশন ব্যবহার করেন তাহলে এটি শেষ করে দেবে যদি এটি সম্মিলিত না হতে পারে আমি লিখব যে require connect.php শুধু এই বলার জন্য যে যদি আপনি ডেটাবেসের সাথে জুড়তে না পারেন বাকি পৃষ্ঠা ব্যর্থ আমরা প্রচুর ব্যর্থ বস্তু পৃষ্ঠাতে পাবো যদি require connect.php এবং connect.php এর ভিতরে php mysql ফাংশন শুরু করতে চাই প্রথমে জানা দরকার যে আমরা connect ভেরিয়েবল দিয়ে শুরু করব এবং এটি mysql connect ফাংশন ব্যবহার করবে এটি শেখা দরকার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন যা mysql ডেটাবেসের সাথে জুড়তে সক্ষম করবে এটি তিনটি পরামিতি নেয় প্রথমটি নিজেই ওয়েব সার্ভার ওয়েব সার্ভারের ঠিকানা আমি এই সময় কম্পিউটার লোকাল ওয়েব সার্ভারের সাথে লোকাল হোস্টের সাথে ব্যবহার করব যদি আপনার ইচ্ছে হয় এটি এইভাবেও লেখা যেতে পারে 127001 লোকাল হোস্টের বিকল্প হিসেবে আমি লোকাল হোস্ট লেখা পছন্দ করি এখানে আমাকে দেওয়া মান্য ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করব এটি রুট আমার পাসওয়ার্ডের অস্তিত্ব নেই কারণ আমার কাছে পাসওয়ার্ড নেই আমরা সম্পর্ক বানিয়ে নিয়েছি কিন্তু কি হবে যদি এই সম্পর্ক ঠিকমতো আরম্ভ না হয় এরপর আমরা লিখতে পারি অর ডাই এবং বন্ধনীতে এরর বার্তা বলতে পারি উদাহরণস্বরূপ কানেকশন ফেলড চলুন ধরে নেই যে এই সময় এই সম্পর্ক কাজ করছে আমরা কোডের একটি ভাগ ইকো করব যা হল কানেক্টেড এটি যদি ঠিকমত জোড়ে বাকি স্ক্রিপ্ট রান হবে এবং কানেক্টেড ইকো হবে অন্যথায় এটি শুধু এই টেক্সট দেবে এবং বাকি পৃষ্ঠা রান করবে না তাই আমি কি করব যে এখানে ব্যাকআপ খুলব রিফ্রেশ করুন আপনি connectphp এবং mysqlphp দেখতে পারেন আমি mysqlphp তে টিপব কানেক্টে এ ক্লিক না করার কারণ mysql এর ভিতরে আমাদের connect.php দরকার যতক্ষণ এই দুটি সংরক্ষিত আছে শুধু mysql.php রান করতে পারি আমরা সফলভাবে জুড়ে গেছি এখন আমি যদি একে বদলে কিছু লিখি যেমন i ডোন্ট এক্সিস্ট তখন আমরা সম্পর্ক এরর পাই কারণ এই হোস্টনেমের অস্তিত্ব নেই অন্তত এই কম্পিউটারে রিফ্রেশ করতে পারি এটি অনেক সময় নিচ্ছে আমরা এই পেয়েছি আমরা mysql error পেয়েছি এবং কানেকশন failed টেক্সট আছে যা আমরা আগে বর্ণন করেছি আমরা unknown MySQL সার্ভার হোস্ট পেয়েছি এই error পেলে আপনি জানেন যে কি করা উচিত এই হোস্ট যা আমরা বলেছি এবং আপনি দেখতে পারেন যে এটি কোন রেখায় আছে এবং সব সাধারণ ডিবাগিং কোড ধরে নেই যে আমি বাস্তবে প্রথমে কি করতে পারি যে আপনাকে আরেকটি উপযোগী জিনিস দেখাই বা ডাই আপনি এখানে আরেকটি ফাংশন বলতে পারেন এই দ্বিতীয় ফাংশন আপনার শেখা উচিত এটি মাইস্কুল এরার শুধু এইভাবে বন্ধনী রাখুন এবং যখন i ডন্ট এক্সিস্ট রেখে পৃষ্ঠা রিফ্রেশ করি আমরা রিফ্রেশ করি এটি সময় নিচ্ছে আমরা এই পেয়েছি আমরা মূলত কি করেছি যে ওই এরর বার্তা ইকো করেছি যা পিএচপি থেকে কোনোভাবে পেয়েছি যদি ব্যবহারকারীর জন্য এরর রিপোর্টিং বন্ধ আছে এটি আপনাকে তাই দেবে যা আপনি চান এটি ব্যবহারকারীর জন্য ইকো করছি না উপরে গিয়ে লিখি এরর রিপোর্টিং আমার বানানো এরর রিপোর্টিং টিউটোরিয়াল দেখুন যদি না দেখে থাকেন যদি একে 0 তে সেট করেন এটি সমস্ত এরর রিপোর্টিং বন্ধ করবে তাই কি হয় যে এখানে এই এরর উপেক্ষিত হবে কিন্তু বিশিষ্ট এরর ব্যবহারকারী পাবে চলুন রিফ্রেশ করি আবার এটি সময় নিচ্ছে তাই আমি ক্ষমা চাইছি আপনি এই পেলেন আমরা বলতে পারি যে বিশিষ্ট এরর পেয়ে গেছি ঠিক আছে এই ধরে নিয়ে যে এই ফাংশন ব্যবহার করে সফলভাবে জুড়ে গেছি যদি না হয় তাহলে এই এরর বার্তা দিয়েছি পরবর্তী কাজ হলো ডেটাবেস নির্বাচন করা এটি করতে mysql select div ফাংশন ব্যবহার করি এটি ঠিক একটি পরামিতি নেয় এবং ওটি হলো ডেটাবেসের নাম আমরা আবার php myadmin এ টিপি আমরা দেখতে পারি যে আমাদের ডেটাবেসের নাম php academy তাই আমরা যদি শুধু php academy লিখি এটি কাজ করা উচিত সাথে ডাই বৈশিষ্ট্য ব্যবহার করতে পারি ডাই ফাংশন ব্যবহার করে আমরা mysql এরর বলতে পারি যদি এটি না দেখা দেয় বা এরকম কিছু রিফ্রেশ করি আসলে আমি একে আবার লোকাল হোস্টে বদলাবো কারণ আমি এখানে আবার ট্র্যাকে আসছি এবং চলুন রিফ্রেশ করি এটি কানেক্টেড যদি এটি না পান তাহলে আমরা mysql underscore error পাই এটি চেষ্টা করি i dont exist এবং রিফ্রেশ করি এবং unknown database idontexist এটি ঠিক কাজ করছে এরকম এরর থাকা লাভদায়ক এবং রিপোর্ট করার জন্য ইউজারনেম পেতে পারি যদি ওটি না থাকে এটি এখানে php academy ধরে নেই সবকিছু ঠিক আছে রিফ্রেশ করি একে php academy তে বদলান এবং সংরক্ষণ করুন রিফ্রেশ করুন আমরা সফলভাবে জুড়ে গেছি আমি এর একটি অভিলেখ রাখব এবং বলবো আমি সফলভাবে জুড়ে গেছি বাকি কোডের সাথে এগোনোর জন্য অনুচ্ছেদের পরে শেষ করব পরবর্তী কাজ হলো আমাদের ডেটাবেসে কিছু তথ্য লিখুন যা আমরা পরবর্তী টিউটোরিয়ালে সমাবিষ্ট করব আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ